কিছু কিছু কথা থাকে ভোলা যায় না কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায় না কিছু কিছু কথা থাকে ভোলা যায় না কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায় না তেমনি আমার প্রেম শ্রুতি ভাষা শ্যাওলা কখনো তো ফুল খুঁজে পেল না গল্পের মতো শুধু পড়েছি একা কখনো নিলে না খোঁজ আমি কত অসহায় হয়তো জীবনে আর হবে না দেখা ধূপের মতো শুধু পড়েছি একা কখনো নিলে না খোঁজ আমি কত অসহায় হয়তো জীবনে আর হবে না দেখা ফিরে এসো জীবনে আমার কথার টানে সইতে পারি না আর বেদনা